এই ধরেছে আমাদের মেন মিস্ত্রি এখন খোলা হচ্ছে যেমনি গানটা ফার্স্ট তেমনি এই দাদাটাও ফার্স্ট খালি হাতের কাছে অ্যাসেসরিজ থাকলে হবে দেখা হবে এখন অয়েল ফিল্টার ঠিকঠাক আছে নাকি চাপ হয়ে যাচ্ছে কি তোমার তো দরকার বললে তবে তুমি জ্বালাবে না মানে, মানে তোমার গাড়িতে কবরায় লাগানো আছে মানে কি সেটা ক্রাইম হ্যাঁ হয় আমার প্রয়োজন পড়বে তবে আমি জ্বালাবো ও তো শুনে বলছে না আমি এরকম তখন বলতে পারি ওটা জ্বললে তারপর আপনার কেস দেওয়ার ইয়ে রয়েছে তার আগে না এই যে বেরোচ্ছে আমার বেশ দেখি এখন কেমন দেখে মনে হচ্ছে ব্রেক শুটা দা তেলে ভিজে গেছে <laughs> শুনেই নিয়েছ অয়েল সিল ফেটে ছেলে ভিতরে রয়েছে এই জন্য ধরছিল না বেটটা আমার তো এটা ধুলে ঠিক হয়ে যাবে তো এখন ধোয়া হবে আবার জাম হয়ে যাবে এই যে গলাটাও ঢকঢক করছিল গলাটাও ঠিক করতে হবে তখনের হালাত আর এখনের হালাত দেখে না তখন তেল ভর্তি ছিল আর এখন দেখো চকচক করছে এক ফোটা তেল নেই দেখতে পাচ্ছ চাকার বেডশিট দুটোই ধোয়া হয়ে গেছে পুরোটাই কেটে চেঞ্জ করতে এই আর কাজটা কমপ্লিট হ্যাঁ টাইট দেওয়ার পরেও হাত দিয়ে টাইট হচ্ছে বুঝতে পারছো তো ফিনিশিং কাজ লাস্ট ফিনিশিং দাঁড়া আবার ভালো মতো ঘষে দিল এবার দেখো হাতের লাগছে না এবার পুরো পারফেক্ট চালু দাদা আমাদের ঘষে ঘাসে ঠিক করে দিয়েছে পুরো এখনও ঘষা হচ্ছে ব্রেক লাগবে ব্রেক ঠিক হয়ে যাবে কোনো চাপ নেই তারপরেই একটা রাইড যাওয়া হবে দেখি কোথায় যাওয়া হয় নাম্বার প্লেট নাম্বার প্লেট অল পেয়ে যাবে দশ দিন ম্যাক্সিমাম তো এখানে কোনো চাপই নেই সব রকমই এপ্রিল ইয়ার পাবে আর তোমাদের তো বললামই ওই সাইডের কর্নারের রেসারেশনটা যেটা আমাদের ফ্যামিলি মেম্বারের একজনের আছে এখন Gracias. makanang mo. Wala sa. পুরো পরিষ্কার হয়ে যাওয়াটা এই জায়গাটাই পুরো কালো ছিল চাকা সেট হয়ে যাচ্ছে চাকা সেট হয়ে গেছে তো চাকাটা কেমন একদম ফ্রি হয়ে রয়েছে চাকা আমার কোনো চাপই নেই এখন ঘোরালে কোনো চাপ নেই তো হালকা ঘোরাতেই ফ্রি আছে কোনো চাপই নেই दाल में और शाकाहारी में आप लोग देख लीजिए जी আসছে দেখে নাও মুখ দেখতে পাবে দেখতে পাচ্ছ মুখ পর্যন্ত দেখতে পাবে এক্সস্টটা লাগানো হবে এবার এই এক্সস্টটা লাগাচ্ছে ধরবো নাকি Yes. আজকে আর বেশি জন আসেনি না হ্যাঁ হ্যাঁ আর এটার কি প্রবলেম হয়েছিল এটার কি প্রবলেম হয়েছিল ভাল লিক করছে হাউস পাইপটা আমার চেঞ্জ করে দিও হ্যাঁ ওই যে হাউস ওয়াইফ ফেটে ফ্র্যাকচার দেখতে পাচ্ছ ঠিকঠাক ওই যে ফেটে গেছে হাউস পাইপ আমার আজকে হোস ওয়াইফও চেঞ্জ হয়ে যাবে এই সামনে কোথা দিয়ে অয়েল আসছে সামনে কোথা দিয়ে অয়েল আসছে হ্যাঁ, হ্যাঁ? না না অয়েল আসছে দেখো এই আমি ওটা দিয়ে ডাইরেক্ট নিচে এখানে পড়ছে এই অয়েলটা কদিন থাকে আন্দাজ তোমার একটা অয়েলটা কদিন থাকে আন্দাজ খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় তারপর চেঞ্জ করতে হবে কেউ করে না কেউ ঘরে না কেন না করাটাই তো ভালো না সব হয়ে গাড়ি ঝাটকা মারবে তখনই কয়েলটা তার মানে খারাপ হচ্ছে এবার পাল্টা সো সে আমাদের নিউ অয়েল তো এটা ভালো হবে নতুন এখানে সিল কেটেছে আমার হাতটা কাঁপছে That spring water like this, spring water. দুটো দিচ্ছে আর প্লেন তারপরে হ্যাঁ থাক এই বলতে দেবো দেখ এইটা 기회를 넣었지 하드 씨라 매다버리네 よし লাগানো হচ্ছে ব্রেকের তার সরি 再说。 পাইপটা চেঞ্জ হবে আমার হোস পাইপটা নতুন লাগানো হচ্ছে পাইপ লাগানো হচ্ছে হোস পাইপ লেগে যাচ্ছে হোস পাইপটা লাগানো হচ্ছে নতুন আপাতত অমিতদা মারপিট করছে হোস পাইপটার সাথে পুরো ফাটা দেখে না হোস পাইপটার অবস্থা কয়েক নতুন লেগে গেছে কারণ অত তো টাইম নেই আমারও হচ্ছে আমাদের অনেকটা ভাই সার্ভিসিংয়ে প্রচুর ছাপ তুমি করো ওই করো সামনেই কাজে হবে এই হবে যাচ্ছে ফ্ল্যাশারটার প্রবলেম ছিল ফ্ল্যাশারটাও ঠিক হচ্ছে এটা আমার ফ্ল্যাশারটা কারণ ফ্ল্যাশারটা ডক ডক ডক করে পুরো শরীরটা দিয়ে আটকে দিয়েছে ওই জন্য এইগুলো আমাদের ইয়েতেই পাবে কাস্টমাইজড আমরাই করে দিই এবার দেখি টানবো ফ্ল্যাশ লাইট পুজোটা না এই নিচের নিচের এই যেটা খুলে যায় এই নিচের নাটটা না কী হয়েছে বলো তো এই এই দেখো এই নাটটা এই নাটটা কী হয়েছে বলো তো এর ভেতরে পড়ে গেছে মাইজের ভেতরে ওখানটা একটা নট লাগিয়ে দিতে পারে তাহলে এই হচ্ছে আমার গাড়ির চোখ ডার্ক মোডে এই কালকে চলছিল না আজকে চলছে এই জন্য কালকে আমার অনেক প্রবলেম হয়েছিল হর্নটাও বাজছিল না কালকে কালকের অনেক প্রবলেম হয়েছিল গাড়িতে তো আমার দাদাকে যেই দাদা গেছিলো ওই দাদাকে বলছিলাম যে আগে দিয়ে হর্ন মার দেন আমি টার্ন করছিলাম কমপ্লিটেড এখন হালকা কারণেও কেস দিচ্ছে 党认定。益。 হর্নে প্রবলেমটা সলভ হচ্ছে হর্নটা যেটা বাজছিল না সেটা হবে কি করতে হবে ঘন্টা তার মানে তুমি বললে বডিটা খোলার আগে এই মোবিলটা ফেলে দেবে কতক্ষণ চার্জ হবে চার্জ পড়ে গেল দাদাই হঠাৎ করে এখানে প্রবলেম নেই অমিতদা ডিক্লিয়ার করে দিয়েছে সবাই বাস ধরতে এটা ঢেলে ইঞ্জিন অয়েল ফ্লাশ হবে এটার এমআরপি এই জোর তিনশো পঁয়তাল্লিশ টাকা তো এবারে ইঞ্জিন অয়েল ফ্লাশ হবে দিয়ে গাড়িটা পুরোটা ওয়াশ হবে দেন আমি যাব ঘরে এবারে ভালো হবে ইঞ্জিন অয়েলে ইঞ্জিন অয়েলের জায়গায় এটা ঢালা হবে তারপর ইঞ্জিনটা ফ্লাশ হবে হবে দেন যাবো আমরা ঘরে কালো হয়ে গেছে নীলের তো এটা ঢালা হচ্ছে মটিউলের এটা ঢালা হয়ে গেল বাট আমি ছিলাম না আমি বাইরে ছিলাম একটু পা ধরে যাচ্ছে নাকি ওয়াশ করে দিচ্ছে এরপর হবে ফোম ওয়াশ ফোম ওয়াশের জন্য রেডি পরিষ্কার হচ্ছে বাট অনেক জায়গায় এগুলো পড়ে না এবার আবার মারা হবে জল তো জল মারছে কথা নাট বল্টু যাতে ব্যাকগ্রাউন্ডটা রাত্রিবেলা ভালো লাগে লাল হয়ে বাট এখন চলছে নাকি আমি দেখিনি আর অনেক দিন হয়ে গেছে গাড়িতে আর এক পিস রয়েছে যা খুশি এবার হোম হবে সাওয়ার করছে ও 我讲。 por él. não pode. আমি এই নেগড়াটা আমি চেঞ্জ করবো আজকেই সিটি মারতেও আরম্ভ করে দিয়েছে Mucere içi, patlıcan. Dönün. Ama değerli. হচ্ছে এইটা ক্রিম দেওয়া হচ্ছে একটা কি এটা পলিশ দেওয়া হচ্ছে তো পলিশ দিয়ে তারপর মারা হবে কি পাবো না না ওখান দিয়েই চেঞ্জ করে দেবে টাকাটা ধরে নেবে না হ্যাঁ দেড়শো রয়ে তো

The যে shows the other side of me All these But there's so much more to me than can see see I'm not binary গাড়িতে মাইলেজ চাপিয়ে দিয়ে যায় বুঝলে ফুল হয়ে গেছে ওয়াশ দেখতে পাচ্ছ কেমন চমকাচ্ছে ও পীড়া হয়ে গেছে বস ও সেরা চলো কমপ্লিট গাড়ি বেরোবে সেই লোক আসছে দাদা নতুন চাবির রিংও দিচ্ছে তিনবার সার্ভিসে এলাম বেশ ভালোই করে এইটা হচ্ছে রিংটা পুরো মোটর শপের এগুলো লাগছে এখন পুরো এইটা দাদা গিফট করে দিল